Allahumma salli ala habibina ve mevlana Bismillahirrahmanirrahim নুরবাগের মানুষ কান খুলে শুনালেন এইখানের ইসলাম হলো মক্কি জিন্দগির ইসলাম আল্লাহ রসুল মক্কায় এইখানে ইসলাম চলে আসছে বাংলাদেশে চার সাহাবি ইসলাম নিয়ে চলে আসছে আবু আকাশ যখন মক্কায় হিজরত করেন নাই মদিনা ইসলাম গেছে আমাদের দেশে ইসলাম আগে আসছে আমাদের দেশে ইসলামের বুনিয়াদ কোন নতুন না ইচ্ছা করলে ফুদিয়া উড়ে দিবেন এত সহজ না ওই জমানায় এই দেশের মানুষ মুসলমান হয়েছে সাহাবিদের হাতে দুইজন চলে গেছে এইখান থেকে একজন চলে গেছে চীনে আবু অক্কাস আল্লাহ কবর চীনে আরেকজন চলে গেছে মঙ্গোলিয়ার বর্ডারে ওহাবিবনে মালেক মালিক রাজি আল্লাহ আনু দুইজনের কবর বাংলাদেশে আছে কাসেম ইবনে হোজাইফা উরওয়া ইবনে সাসা বাংলাদেশে মাদ্রাসার ইতিহাস কোন দারুল উলুম দেওবন্দের ঠিকানা আটশো বৎসরের ইতিহাস বেশি দূরে না আপনাদের থেকে সোনার গায়ে চলে যান আবু তৈয়ামা রহমতুল্লাহ আলাই বারোশো আটষাটটি সনে ইসাই বারোশো আটষাটটি এখন চলতেছে দুই হাজার আঠারো আটশো বৎসর আগে এই সোনার গায়ে দাওরায় হাদিস মাদ্রাসা প্রতিষ্ঠিত করছে বাংলাদেশের এলেমের ইতিহাস নতুন না এটা এটার শিকড় বহুত গভীরে চলে গেছে কতটুকু উঠাবেন আপনি এই জন্যই আমি বইলা থাকি বাংলাদেশে লড়ে আর চড়ে কিন্তু পড়ে না লড়ে আর চড়ে মনে হয় বোঝেন না কি বলছেন লড়ে আর চড়ে কি বলছেন আল্লাহ ভূমিকম্প বহুতবার দেখাইছে বাংলাদেশে থার্টি ফার্স্ট নাইটে দুইবার দেখাইছে ঠিক না পয়লা বৈশাখের আগের দিকে দেখাইছে এইবারও নভেম্বরে আগেই সিগনাল দিয়া দিছে ঠিক না কিন্তু নড়বে চড়বে বাংলাদেশ পড়বে না ইনশাআল্লাহ কেন পড়বে না জানেন বাংলাদেশের গলি গলি ওই সমস্ত যুবকরা আছে যাদেরকে দেখলে আল্লাহ লজ্জা পায় হাদিসের ভিতরে আছে লাউলা সাবাব খুসা ওই সমস্ত যুবক যদি অলিগলি না থাকতো যারা আল্লাহর বয়ে নিজেদেরকে লজ্জাপতির মতো গুটায় নিছে এরকম যুবক প্রত্যেক গলিতে দুই চারটা আছে না হ্যাঁ বাংলাদেশের অলিগলি ওই সমস্ত নারীরা আছে যাদেরকে দেখলে আল্লাহ লজ্জা পায় জুন জুলাইয়ের গরম তারপর হাতে মোজা তারপর পায়ে মোজা তারপর পালো বোরকা তারপরে পুরা বাহির হয় যাদেরকে দেখলে আল্লাহ লজ্জা পায় ওরকম ব্যক্তিও বাংলাদেশে আছে প্রত্যেক গ্রামে প্রত্যেক এলাকায় দু চার বিশ জন পাওয়া যাবে এই নূরবাগেও পাওয়া যাবে যারা সারা রাত্র উঠা সারা দুনিয়ার দিকে তাকায় বলে সবক সোনে মে মজা মুজে তেরে সামনে রোনে মে মজা সবাই ঘুমের ভিতরে মজা পাইতেছে ও আল্লাহ আমি তোর সামনে কাদার ভিতরে মজা পাই ওই সমস্ত আল্লাহ যে এলাকায় থাকে ওটা নড়বে চড়বে কিন্তু পড়বে না এই জন্য রাজি কি রাজি আল্লাহর গোলাম রসুলের গোলাম হব ঠিক না নিজের পরিবর্তন নিজের হাতে ঘটাবো তাইলে আল্লাহর রহমতকে জমিনে নিয়ে আসতে পারবো অন্য হয় শুধু মুখের কথা জমা খরচ দিয়া কিচ্ছু হবে না আল্লাহ আমাকেও আমল করার তৌফিক দান করেন আপনাদেরকেও আমল করার তৌফিক দান করেন وما علينا إلا البلاغ